Audio এই এলাকায় যে উন্নয়নটা হবে তাতে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে অনেকভাবে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি এলাকায় উন্নয়ন পরিকল্পনা বিভিন্নভাবে আছে এবং বিশ বছর বিভিন্ন রাস্তাঘাট ছড়ানো বিভিন্ন সময় অক্সিজেন অভাব দেখা দিলে সাহায্য করা নিজের উদ্যোগ সব ব্যক্ত করি আগামী তো আপনারা মাননীয় মন্ত্রী মহোদয়ের পাশে থাকছে আমরা চাই এই উন্নয়ন যেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই উন্নয়ন অতিথি পুলিশ সুপারের প্রতিনিধি বিশেষ অতিথি জনাব আব্দুর রহিম চৌধুরী মহোদয়